ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহার করুন অথবা সাবটাইটেল অন করুন আমার হাতে দেখছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজের লেখা লেটেস্ট বই নিখোঁজ গণতন্ত্র বাংলাদেশে লাস্ট পনেরো বছর ধরে গণতন্ত্রের সংকট চললেও এর কারণ এবং সমাধানের উপায় নিয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা কেউ দিতে পারেনি অসুখ না সারলে যেমন ডাক্তারের কাছে যেতে হবে ঠিক তেমনি পলিটিক্যাল ক্রাইসিসের সমাধান না হলে পলিটিক্যাল সায়েন্টিস্টের কাছে যেতে হবে এর জন্য সঠিক ও যোগ্য ব্যক্তি হচ্ছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট প্রায় বিশ বছর যাবৎ আমেরিকার ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন ডক্টর আলী রিয়াজ বাংলাদেশের এবং বিশ্ব রাজনীতি নিয়ে অনেক বই লিখেছেন তার পুরো সিভি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করুন নিখোঁজ গণতন্ত্র বইতে ডক্টর আলী রিয়াজ তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের শুরু কবে এবং কোন ঘটনা থেকে এই সংকট কেন সৃষ্টি হলো এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিণতি কি আপনি যদি জানতে চান নিখোঁজ গণতন্ত্র বই বাংলাদেশের গণতন্ত্রের সংকট বুঝতে এবং এর সমাধানের পথ বুঝতে সাহায্য করবে কিনা তাহলে পুরো ভিডিওটি একটানা মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি বাংলাদেশের রাজনীতি ইতিহাস এবং মানবাধিকার বিষয়ে আগ্রহী হন এবং আমার লেটেস্ট ভিডিওগুলো দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন নিখোঁজ গণতন্ত্র বইতে মোট তেরোটি চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টারটাকে পুরো বইয়ের সামারি বা আউটলাইন বলতে পারে যেখানে কিভাবে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলাম তা ব্যাখ্যা করা হয়েছে বিএনপি বনাম আওয়ামী লীগ এই চিন্তাটা যদি মাথা থেকে ছেড়ে ফেলেন তাহলে বুঝতে পারবেন উনিশশো একানব্বই সালে বিএনপি একার জোরে গণতন্ত্র পুনরুদ্ধার করেনি আবার দু সালের পর থেকে আওয়ামী লীগ একার জোরে গণতন্ত্র হত্যা করেনি গণতন্ত্রের পক্ষের এবং বিপক্ষের শক্তিগুলোকে চিনিয়ে দিতে পারাটা হচ্ছে এই বইয়ের সবচেয়ে বড় সার্থকতা কারণ শত্রু ও মিত্র না চিনলে লড়াইটা করবেন কিভাবে বাংলাদেশে গণতন্ত্র আর ফিরবে কিনা সেই নিয়ে যারা আশা ছেড়ে দিয়েছেন তারা যদি বিশ্বব্যাপী গত একশো বছরে গণতন্ত্রের উত্থান পতনের চিত্র দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতিবার হোঁচট খাবার পর গণতন্ত্র আরও মজবুত হয়ে ফিরে এসেছে সুতরাং আশা করা যায় যে বিশ্বব্যাপী গণতন্ত্রের জোয়ার ফিরে এলে বাংলাদেশেও তা শক্তিশালী হয়ে ফিরে আসবে তবে এজন্য বিশ্বের বিভিন্ন দেশে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একনায়কতন্ত্র ফিরে আসার পথ বন্ধ করা হয়েছে আমাদেরকেও সেই প্রক্রিয়ায় যেতে হবে বাংলাদেশে গণতন্ত্র কেন পিছিয়ে গেল এই প্রশ্নের উত্তরে ডক্টর আলী রিয়াজ তিনটি ফ্যাক্টরকে গুরুত্ব দিয়ে চিহ্নিত করেছেন প্রথমত মধ্যবিত্ত সমাজের নির্লিপ্ততা আমাদের সমাজের মধ্যবিত্ত শ্রেণী যেখানে উনিশশো সাতচল্লিশের দেশভাগ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং উনিশশো নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের কাতারে দাঁড়িয়ে লড়াই করেছে সেখানে বর্তমানে কেউ কিছু বলছে না কেন এই প্রশ্নের উত্তরে ডক্টর আলী আলিরিয়াস মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশকে আইডেন্টিফাই করেছেন এবং তাদের চুপ থাকার কারণ হিসেবে নিজে কিছু না বললেও অন্য সমাজ বিজ্ঞানীদের থিসিস থেকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার পেছনে দ্বিতীয় প্রধান ফ্যাক্টর হচ্ছে পাওয়ার এলিটদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারার বোঝাপড়া যাকে ডক্টর আলী রিয়াজ বলছেন রাজনৈতিক বন্দোবস্ত পাকিস্তান আমলে একটা কথা ছিল যে দেশ চালায় বাইশ পরিবার অর্থাৎ বাইশটি ধনী এবং অভিজাত পরিবারকে হাতে রাখতে না পারায় পাকিস্তানে হোসেন শহীদ সোহরওয়ার্দিনের গণতান্ত্রিক সরকারের পতন ঘটে অন্যদিকে এই বাইশ পরিবারকে সন্তুষ্ট করেই আইয়ুব খান দীর্ঘ দশ বছর রাজত্ব করেছেন বর্তমানে বাইশ পরিবার না থাকলেও শিল্পপতিদের গোষ্ঠী আছে আছে সেনাবাহিনীর কর্পোরেট ইন্টারেস্ট গ্রুপ আরও আছে আমলাতন্ত্র আজ আপনি সরকারি দলের বিপক্ষে কথা বলতে পারবেন না সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বলতে পারবেন না সেনাবাহিনীর এলিটদের বিপক্ষে বলতে পারবেন না শিল্পপতিদের বিপক্ষে বলতে পারবেন না এমনকি সরকারি সমর্থক সিভিল সোসাইটির বিপক্ষেও কিচ্ছু বলতে পারবেন না ইতিহাসের আর কোনো সময়ে পাওয়ার এলিটদের সবাই এরকম একজোট হতে পারেনি ফলে তখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স ছিল আর এখন ক্ষমতা নিরঙ্কুশ কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই কোনো চ্যালেঞ্জার নেই তবে হতাশ হবার কিছু নেই ডক্টর আলী রিয়াজ বলছেন যে কোনো রাজনৈতিক বন্দোবস্ত সময়ের আবর্তে নিচ থেকেই দুর্বল হয়ে ভেঙে যায় যেসব কারণে রাজনৈতিক বন্দোবস্ত বা ক্ষমতার ভাগাভাগির এই আকার ভেঙে যেতে পারে তা উল্লেখ করেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্ট্র্যাটেজি তৈরিতে এই চ্যাপ্টার বিশেষভাবে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি গণতন্ত্রের বিপক্ষের শত্রু চিহ্নিত করা গেছে কিভাবে তাদের যোগ দুর্বল হতে পারে তাও জানা গেছে এখন কাজ হচ্ছে তাদের দুর্বলতার জায়গাগুলোতে বারবার আঘাত করা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য তৃতীয় ফ্যাক্টর হিসেবে যুক্ত আলী রিয়াজ ভারতের ভূমিকার কথা বলেছেন তিনি দেখিয়েছেন উনিশশো বাহাত্তর থেকে দু এই চৌত্রিশ বছরে ভারত বাংলাদেশের কাছে তেমন লাভবান হয়নি অর্থাৎ শেখ মুজিবের শাসনকাল এবং শেখ হাসিনার প্রথম মেয়াদেও ভারত খুব বেশি কিছু আদায় করতে পারেনি তাই তাদের দরকার ছিল এমন একটা সরকার যারা তাদের সব চাওয়া পূরণ করবে এই বিষয়ে শেখ হাসিনার উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে ডক্টর বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের চুপ থাকার নীতি ও তার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন তবে দেশে বাক স্বাধীনতা শূন্যের কোথায় নেমে এলেও ছাত্র সমাজ কেন বদলে উঠছে না অথবা দারিদ্র ও বৈষম্য দুটাই প্রকট হবার পরেও খেটে খাওয়া মানুষ অর্থাৎ শ্রমিক সমাজ কেন বিক্ষোভে ফেটে পড়ছে না এই প্রশ্নের উত্তর দেননি এই সীমাবদ্ধতা সত্ত্বেও নিখোঁজ গণতন্ত্র বইতে ডক্টর আলী রিয়াজ তার মূল উদ্দেশ্যে সহ বাংলাদেশে গণতন্ত্রের বিপক্ষের শক্তিগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছেন ফলে কাদের জন্য গণতন্ত্র বারবার পিছিয়ে যাচ্ছে তা এখন পরিষ্কার এর ফলে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের লড়াইটা বিএনপি বনাম আওয়ামী এই সংকীর্ণতা থেকে বেরিয়ে সার্বজনীন হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে ডক্টর আলিরিয়াস পলিটিক্যাল সায়েন্সের অনেক মডেল এবং থিওরি ব্যবহার করলেও এই বইটি তিনি খুব সহজ ভাষায় লিখেছেন গল্প বা উপন্যাস না হলেও এর চ্যাপ্টারগুলোর মধ্যে এক ধরনের ধারাবাহিকতা আছে ফলে বইয়ের প্রথম চ্যাপ্টার পড়তে পড়তে আপনার মনে যে প্রশ্নগুলো জেগে উঠবে ক্রমান্বয়ে শেষ চ্যাপ্টার পর্যন্ত পড়ে ফেলার পর তার অধিকাংশ জবাবই পেয়ে যাবেন এই বইতে যাবতীয় তথ্য উপাত্তগুলোকে গ্রাফ এবং টেবিল আকারে প্রেজেন্ট করায় বিষয়গুলো সহজে বুঝতে পারবেন এবং মনে রাখতে পারবেন বইটার খুবই ইউজফুল ফিচার হচ্ছে সূচিপত্রের সমস্ত টেবিল আর গ্রাফিক পেজ নম্বর লিস্ট করে দেওয়া আছে ফলে নির্দিষ্ট কোনো ইনফরমেশন যদি আপনার খোঁজ করতে হয় তা এই লিস্ট থেকে সহজেই বের করতে পারবেন ডক্টর আলী রিয়াজের নিখোঁজ গণতন্ত্র বইটি পাবলিশ করেছে প্রথমা প্রকাশন বইয়ের কাগজ প্রিন্ট ও বাধাই সবই আমার কাছে বেশ উন্নত বলে মনে হয়েছে এর মুদ্রিত মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা এবং বইটি কিনতে পারবেন রকমারি ডট কম এবং প্রথমা প্রকাশনীর ওয়েবসাইট থেকে আপনি যদি বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি বিষয়ে খোঁজ খবর রাখা সচেতন নাগরিক হন পলিটিক্যাল বা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হন সিভিল সোসাইটি বা থিঙ্ক ট্যাঙ্কের সদস্য হন তাহলে ডক্টর আলী রিয়াজের লেখা নিখোঁজ গণতন্ত্র বইটি আপনার পড়া উচিত এই বই হয়তো আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু এটি বাংলাদেশের গণতন্ত্রের সংকট বুঝতে এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে ঐক্যমত তৈরি করতে সাহায্য করবে ডক্টর আমির রিয়াসের লেখা বই নিখোঁজ গণতন্ত্র এর বুক রিভিউটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে লিখুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের মতো বিদায় দিচ্ছি আমি অ্যারন মাত্রে মুখ খুলতেই মুখোশ করেছি খোদা হাফিজ